slash capital FM 948 আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করে আপনার উপস্থিতি জানিয়ে দেবেন সেই সাথে আজকে তাবিজ অনুষ্ঠানের লাইভ অডিও স্ট্রিমিং আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে হচ্ছে আপনি যুক্ত হয়ে একজন সদস্য হয়ে যেতে পারেন আমাদের এই পুরো তাবিজ পরিবারের সেই সাথে প্রত্যাশা করব আজকের এই লাইভ স্ট্রিমিংটিকে আপনি শেয়ার করে দেবেন বিভিন্ন পেজে গ্রুপে বন্ধুদের বলে এবং আপনার নিজের সোশ্যাল মিডিয়াতে সবাই মিলে একসঙ্গে আমাদের আজকের এই আয়োজনটিকে আমরা উপভোগ করতে চাই Facebook dot com slash Capital F M nine four eight অথবা অনুষ্ঠান সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা কোনো ভালো লাগা মন্দ লাগা কোনো পরামর্শ যদি আপনার থাকে আপনি চাইলে আমাকে টেক্সটও করতে পারেন তার জন্য সেলফোনে এস এম এস অপশনে গিয়ে টাইপ করবেন সি এফ এম স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন two six nine six nine নম্বরে তাহলেই সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে এবং যারা আমার সাথে লাইভে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আরও একবার স্বাগত জানাতে চাই ইতালি প্রবাসী বাংলাদেশ একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন আপন গেমিং রয়েছেন রয়েছেন মোহাম্মদ শাহিন কিবরিয়া তিনি ঠাকুরগাঁও থেকে এই মুহূর্তে আমাদের সাথে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তাইয়েবা বা তাবাসুম যুক্ত হয়েছেন এই মাত্র সেই সাথে রায়ান্ত মণ্ডল রয়েছেন বিক্রমপুর থেকে তিনি আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি শাহনেওয়াজ আছেন আমাদের সাথে সেই সাথে রয়েছেন তরিকুল ইসলাম রয়েছেন তুষার আহমেদ তিনিও সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে কাউসার আলী জি ওয়ালাইকুম আসসালাম একসাথে যারা আজকের এই আয়োজনে যুক্ত আছেন তাবিজ অনুষ্ঠানে আপনার নিজের জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে চান অথবা আপনার বন্ধু পরিচিত আত্মীয় যে কারো সাথে ঘটে যাওয়া যে কোনো ঘটনা আজকে যদি আপনি শেয়ার করতে চান আমাদের সাথে তাহলে আপনি পুরো ঘটনা আমাদের ফেসবুকের যে পোস্ট রয়েছে সেই পোস্টে আপনি কমেন্ট করে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে আপনার পুরো ঘটনা অডিওতে রেকর্ড করে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন সেখান থেকে আপনার ঘটনা আমি সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ ফেসবুকে যুক্ত হয়ে গেলে অনেক সহজভাবেই আপনাকে আমরা দেখতে পাই অথবা আপনার ভয়েসটা আমরা শুনতে পাই আশা করি আপনি যুক্ত হয়ে যাবেন এবং প্রত্যাশা করব আজকে তাবিজ অনুষ্ঠানের যে অডিও স্ট্রিমিং রয়েছে সেটি আপনি শেয়ার করে দেবেন সব বন্ধুদের সাথে আমাদের সাথে বেশ কজন বন্ধু যুক্ত হয়ে গেছেন যারা তাদের জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করছেন সেই ঘটনাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এক এক করে আশা করি সবগুলো ঘটনাই আপনার জন্য বেশ নতুন অভিজ্ঞতা দেবে আরও একবার বলি Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আপনি এবং সেখান থেকে আপনাকে আমরা পেয়ে যাব এবং আপনি আপনার জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারবেন আমাদের নিজের জীবনে কখনো এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার জন্য আমরা আগে থেকে মোটেই প্রস্তুত থাকি না বা যে ঘটনাগুলোর সাথে আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নেই কিন্তু তারপরও মাঝে মাঝে সেই ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ঘটেই থাকে সবগুলো ঘটনাই আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেদিক থেকে আমরা এই ঘটনাগুলোকে কখনো এড়িয়েও যেতে পারি না বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আমি সবসময় বলে থাকি আপনি কতটুকু বিশ্বাস করছেন এই ঘটনাগুলো বা অবিশ্বাসী যদি করে থাকেন সেটা আপনার নিজস্ব ব্যাপার তবে আমাদের অবস্থান ঠিক বিশ্বাস অবিশ্বাসের মধ্যেখানে কারণ এই ঘটনাগুলো আমার সাথে নয় অন্য কারো সাথে অন্য কারো সাথে নয় অন্য অন্য অন্য আবার অন্য কারো সাথে এমনভাবেই ঘটে থাকে এবং যার সাথে ঘটে সেই আসলে জানে যে তার ব্যাপ্তি আসলে কতটুকু তাই কোনো ঘটনাকেই আমরা খাটো করে দেখতে চাই না কোনো ঘটনাকেই আমরা ছোট করে দেখতে চাই না আমরা প্রত্যেকটি ঘটনা এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই Facebook dot com slash Capital F M nine four eight এই ঠিকানায় যুক্ত হয়ে আপনি আপনার জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করে দেবেন ছোট ছোট ঘটনা আছে মাঝারি মানেরও কিছু ঘটনা আছে সবগুলো ঘটনা শেয়ার করব আগে আমরা আমাদের ফেসবুকের তাবিজের গ্রুপের বেশ কয়েকটা ঘটনা আছে সেগুলো আপনার সাথে শেয়ার করে নিতে চাই একজন লিখে পাঠিয়েছেন ঘটনাটা আজ থেকে তিন চার বছর আগে আমার দাদুর শরীরে তখন জ্বর ছিল তাই আমি তার জন্য ঔষধ আনতে যাই তখন রাত এগারোটা বাজে বলে রাখা ভালো আমাদের এলাকাটা নীরব ঔষধ নিয়ে ফেরার পথে আমার বন্ধু মামুনের সাথে দেখা হয় তখন আমার পেছনে কোনো কালো বস্তু খুব তাড়াতাড়ি চলে গেল আমরা কিছুক্ষণ গল্প করি তারপর আমি বাসায় ফেরার পথে মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে আমি পিছনে তাকাই কেউ নেই আমি বাসায় যাই রাত একটা বাজে আমার হঠাৎ চোখ খুলে যায় আমি তখন টয়লেটে যাই তখন আমার মনে হলো টয়লেটের ছাদে কেউ মনে হয় লাফালাফি করছে আমি তাড়াতাড়ি বের হই দেখি কেউ নাই তারপর বাহিরে কোনো এক মেয়ের কোনো এক মেয়ের হাসির আওয়াজ আমি পাই এবং তখন খুব ভয় পাই সারা রাত আমার কানে শুধু শেকল বাড়ি দেওয়ার শব্দ পাই এরকম ফজরের আজান পর্যন্ত হয় সকালে স্কুলে যাই কিছুক্ষণ পর মামুন এসে বলল রে তোর মন খারাপ না আমি বললাম তুই কি করে জানলি ও বলল মন খারাপ থাকার কথা আমার আমি বললাম কেন তারপর আমার সাথে যা যা হয়েছে তাই তাই নাকি ওর সাথেও হয়েছে আমি ওকে আর কিছু বললাম না ভালো লাগলে পরে শোনাবেন আলামিন হাওলাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ছোট একটি বিষয় খুবই সাধারণ একটি বিষয় হতে পারে আসলে আমরা অনেক সময় বলি না যে আমরা কোনো একটা জায়গায় বসে আছি দাঁড়িয়ে আছি বা শুয়ে আছি হঠাৎ করে আমার চোখের পাশে কেউ একজন এসে দাঁড়ালো অথবা কেউ একজন হুট করে চলে গেল অথবা আমি কোনো একটা নতুন একটা গন্ধ অনুভব করলাম অথবা খুব অদ্ভুত একটা অনুভূতি একটা মানে খুব গরম জায়গায় শীতল বাতাস পেলাম অথবা খুব শীতল জায়গায় কোনো গরম একটা বাতাস পেলাম অন্যরকম কোনো একটা অনুভূতি হলো এমন কিন্তু আমাদের সাথে প্রায়ই হয়ে থাকে সেই ঘটনাগুলোই আমরা এক এক করে এখানে উপস্থাপন করি খুব ছোট হতে পারে কিন্তু এর ব্যাপ্তি আসলে যার সাথে ঘটে সেই কেবল জানে কতটুকু গভীর কিবরিয়া ভূঁইয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন সিয়াম হোসেন রয়েছেন আফরিদ হোসাইন সেই সাথে রয়েছেন শিশির সরকার কেমন আছো ভাইয়া মুন্না রয়েছেন আমাদের সাথে হাই ভাই আমি আফ্রিদি গাজীপুর থেকে শুনছি যে আপনাকে স্বাগত জানাই রয়েছেন সামিরা আখতার সেই সাথে এস কে রাব্বি রয়েছেন রয়েছেন ফয়সাল চৌধুরী লাভ ইউ তাবিজ অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করবেন প্রত্যাশা করছি এবং সেই সাথে আজকের তাবিজ অনুষ্ঠানে পোস্টটিকে সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে সবাই মিলে একসাথে আমাদের আজকের এই আয়োজনটিকে আমরা উপভোগ করতে পারি যারা শেয়ার করছেন তাদের নামগুলো একটু পড়ে দিতে চাই অন্যরাও অনুপ্রাণিত বোধ করবেন জীবন চৌধুরী সেই সাথে নাবিল তাজওয়ার নাবিল রয়েছেন রয়েছেন পিচ্চি হুজুর সেই সাথে এমডি হুসাইন তিনি শেয়ার করেছেন এমডি ফারুক শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ এমডি ফারুক এমডি তরিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত আছেন তিনি শেয়ার করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বেশ কিছু বন্ধু যুক্ত হয়েছেন এক এক করে আমরা তাদের অডিও ক্লিপগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমেই শেখ এমডি মাসুদ রানা তিনি আমাদের কাছে আজকে যে অডিওটি পাঠিয়েছেন সেটি আমরা আপনার সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম অরণ্য ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে আমি যে ঘটনাটা পাঠাচ্ছি এটা তাবিজে আমার সপ্তম ঘটনা জি আর আমি শেখ মাহমুদ রানা লিমন গাজীপুর থেকে জয়দেবপুর ওয়ার্ড নং আটাইশ আমি যে ঘটনা আজকে বলবো এটা আমাদের এলাকার আমার এক বন্ধু স্বাধীন তার আচ্ছা। নিজের প্রত্যক্ষ করা একটি ঘটনা তো সে নিজে এই ঘটনাটি বলবে প্রথমে আমি যেতে চাই স্বাধীনের কাছে স্বাধীন বাহ জি আসসালামু আলাইকুম আমার নাম স্বাধীন অনেক ধন্যবাদ আমার নাম মোহাম্মদ স্বাধীন এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটেছে মানে এই ঘটনাটি ঘটেছে দুই সালে মানে এই ঘটনাটি আমার বন্ধু বর্ণনা করবে ঠিক আছে তো আসলে আমার বোন আসলে এই ঘটনাটা বলতে একটু ইতস্তত বোধ করতেছে তো আমি তার ওই ঘটনাটা বলবো তো এই ঘটনাটা তার বাবার সাথে ঘটে গেছে সে বলছে তার পুরো নাম স্বাধীন আমার বন্ধু তার পুরো নাম আলসাহারিয়া স্বাধীন সে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে এবার আমাদের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে বিজ্ঞান বিভাগ থেকে হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের ফলাফল বেরিয়ে যাবে তো তার জন্য দোয়া করবো আমাদের সবার জন্য তো এই গন্ডা তার বাবার সাথে আমাদের এলাকায় হয়েছে তিনি তারা সবাই একটি বাসায় ভাড়া থাকতেন একটি বাসায় ভাড়া থাকতেন টিনের বাসা তাদের বাড়ির আশেপাশের যে পরিবেশটা আছে সেটার একটা বিবরণ দেই তাদের যে বাড়িটা দুইটা রুম টিনের ভাড়া থাকে তারা তার থেকে বিশ হাতের মতো দূরে তাদের বাইরে টয়লেটটা তারপর তাদের বাড়ির সামনেই আছে তিন চারটা বড় বড় লিচু গাছ তার সামনেই দশ দশ পা গেলেই একটা পারিবারিক কবরস্থান এবং সেই কবরস্থানের সাথে ঘেসেই একটা বাঁশঝাড় বড় আর বাঁশঝাড়ের এখন এখন বর্তমানে বাসডারের একদম রাস্তা মেন রাস্তা যেটা সেটার পাশে একদম গেসেই এখান দিয়ে সারাক্ষণ বাস ট্রাক এগুলো চলাফেরা করে এখন মানুষ এখান দিয়েই অনেক চলাফেরা করে ভয় পায় না এরকম কিন্তু আগে অনেক আগে ছিল যেরকম আমার বোন বলছে এটা দুই সালের একটি ঘটনা তো তার বাবা মাছ নিয়েছে মাছের সাথে সম্পৃক্ত এই ঘটনাটি তার বাবা জয়দেবপুরে একটি গড়ি এবং অপটিক্স বা যে চশমার দোকান সেখানে কাজ করে তো সেখানে সেখানে একদিন টিফিন দুপুরে খাবারের জন্য টিফিনে করে মাছ নিয়ে গেছিলেন বাজারে বাজার থেকে মাছ কিনে এনে সেটা তার মানে আমাদের যে আন্টি তাকে বলছে যে টিফিনে মাছ দেওয়ার জন্য তো সেই মাছ সে দোকান নিয়ে যায় দুপুরে খাওয়ার জন্য এবং সেই মাছটা মানে কোনোভাবে কাজের চাপে বা খাওয়া হয়নি টিফিনটা খাওয়া হয়নি এবং সে তখন চিন্তা করেছে যাওয়ার সময় মাছটা ড্রেন যেটা আছে ড্রেনে ফেলে দিয়ে তারপর বাসায় যাবে তারপর অনেক কাজের চাপ তারপর আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় রাত তো তার মনের ভুলে হয়তো সেই মাছটা ফেলা ফেলা হয়নি কোথাও সে টিফিন ওর মধ্যে মাছটা ছিল এবং সে বাড়ির দিকে আসতেছিল তখন এত বেশি মানে লোডশেডিং হতো এখনকার মতো এত কারেন্ট তখন ছিল না তখন প্রচুর লোডশেডিং হতো মানে এক দুই তিন ঘন্টা থাকলে সারাদিন হয়তো কারেন্ট থাকতো না এরকম তো রাতের সময় গরমের গরমের দিন কারেন্ট না থাকলে মানুষ চেয়ার পেতে বাইরে বসে থাকে পরিবারের সাথে নিয়ে তো সে সেই রাস্তা বাড়ির কাছে সেই রাস্তায় যখন এলো তার সেই যার যখন ক্রস করছিল বাসজার যেটা আছে সেখান দিয়ে আসতেছিল রাস্তা দিয়ে সে মনে হচ্ছিল যাতে তার মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ আসছে হেঁটে এরকম পায়ের আওয়াজ সে শুনতে পেল এবং সে ভয় পেতে শুরু করলো ভয় পেতে শুরু করলো এবং মানে পিছন ঠেকানে সাহস পাচ্ছিল না কোনো মতো মানে অল্প গাড় ঘুরায়নি পুরোটি পুরোটুকু এবং একটু মানে চোখ কিন্তু আর চোখ করে দেখেছিল যে পিছনে একদম লম্বা একদম লম্বা একটি লোক সাদা সব কিছু তারপর আর পিছন থাকায়নি হাসতে লাগলো সোজা বাড়ির দিকে আসতে লাগলো এটা দেখে অনেক ভয় পেল তখন পায়রা আসতে লাগলো তখন মানে সে অনেক দ্রুত হাঁটতে লাগলো তার বাড়ির দিকে এবং সেই বাড়ির সামনে আমাদের এলাকার একটি জন আপা তিনি বসেছিলেন চেয়ার পেতে বাইরে তার কিছু পরিবারের সদস্য নিয়ে তারাও নাকি দেখেছিলেন তার পিছন নাকি কি যেন একটা সাদা আসছে তখন তার বাবা আমার বন্ধু স্বাধীন তার বাবা বাসায় এলো আমার বন্ধুর বাবা তখন বাসায় এলো এবং সবাইকে এটা বলল তার স্ত্রী মানে আন্টি তাকে বলল এবং বয় পেয়েছিল আমার বন্ধুর বাবা তারপর তাকে একজন হুজুর তাকে পানি পরা দেয় পানি পরা দেয় তার অনেক শরীর খারাপ ছিল দুই তিন দিন পর্যন্ত দুই তিন দিন পর্যন্ত সে কাজে যায়নি তার শরীর খারাপ ছিল হুজুরের কাছ থেকে পানি আনা হলো পরা পানি এবং তারপর নাকি তার শরীর খারাপ হয় যে পাতলা পায়খানা বা ডায়রিয়া এরকম হয় তারপর দুই তিন দিন সে কাজেও যায়নি তারপর তিনি বলছেন কিন্তু এই যে ডিসেম্বর মাসের পাঁচ ছয় তারিখের দিকে তার একটি অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে এবং তার পায়ে ব্যথা পেয়েছে বাইকের সাথে এক্সিডেন্ট হওয়ার জন্য সে এখন বাড়িতে আছে আমরা সবাই তার জন্য দোয়া করি এরপরে যেই আমি যেই ঘটনাটা বলবো তা হলো আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা যা আমি এখনো আসলে বুঝতে পারিনি কি হয়েছিল সেদিন কে এসেছিল সেদিন আমার আম্মুর চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনা আমি এখন বলবো আপনাদের সামনে প্রথমেই বলি অরণ্য ভাই যদি আপনার সাথে এরকম ঘটে তখন কি হবে যদি কেউ আপনাকে বলে যে আরে তোকে তো আমি ওই জায়গায় দেখছি তুই এখানে কি করিস তখন হয়তো আপনি ভাববেন যে কি এটা কি মজা হচ্ছে এটা আপনি আপনি তো এখানে আছেন তাহলে ওই জায়গায় আপনার মতো দেখতে সেটা কে ছিল রাইট এরকম হয়েছে ঘটনাটি আম্মু নাস্তা বানাচ্ছিল তো আমি তখন একটু অসুস্থ ছিলাম তাই ওষুধ খেয়ে আমি বিছানায় শুয়েছিলাম শরীর খারাপ লাগছিল এবং আম্মু তখন ডাকছিল যে নাস্তা খেয়ে যা ওষুধ খেয়েছিলাম তখন তাই দেরি করে নাস্তা করব আমি বিছানায় অনেকক্ষণ শুয়েছিলাম তারপর টেবিলে যাই নাস্তা করার জন্য আম্মু ওখানে কাজ করছিল তো আমি নাস্তা করব এবং প্লেটে পরোটা রাখা আছে একটা আমি তখন আম্মুকে বললাম যে পরোটা একটা কেন পরোটা তো থাকার কথা দুইটা আম্মু তখন যা বলল আমি তখন মনে করেছিলাম যে এটা মজা করছে হয়তো সে বলল যে আমি নাকি একটু আগে একটা পরোটা নিয়ে গেছি তার সামনে দিয়ে আর আমি নাকি লুঙ্গি পরা ছিলাম আসলে আমি তখন লুঙ্গি পরেছিলাম কিন্তু এটা কিভাবে সম্ভব আমি তো ছিলাম বিছানায় শুয়ে আমি তখন আম্মুর সাথে কথাবার্তা বলতে লাগলাম যে আমি নেইনি আমি নেইনি এটা আমি ওষুধ খেয়ে শুয়েছিলাম তো তখন তাহলে সে কে ছিল যে আমার রূপে সে পরোটা নিয়ে গেছে আমাদের বাড়িতে একজন কাজের লোক আছে তার নাম জানি না আসলে তাকে আমরা তার মেয়ের নাম অর্থাৎ পারুল তার মেয়ের নাম তার নামে পারুলের মা বলে ডাকতাম এবং তিনি সাধারণত জিন দিয়ে কবিরাজি করতেন জিন দ্বারা তখন আম্মু বলল যে হয়তো পারুলের মার জিন আমার রূপ ধরে খাবার নিয়ে গেছে তারপর পারুলের মা যখন বাসায় আসলেন তখন তাকে সব বললে তিনি বলেন যে ওইটা নাকি জিন ছিল যা আমার রূপ ধরে এসেছিল ও ভাই এইসব জিনিস থেকে একটু আসলে সাবধান থাকবেন এবং সুস্থ থাকবেন এটাই আশা করি এবং লাইভ স্ট্রিমিং যাতে প্রতিবারই হয় সেটা খেয়াল রাখবেন আর ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি অরণ্য ভাই আসসালামু আলাইকুম আর নামাজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ অনেক ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করবার জন্যে Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আশা করি আপনি যুক্ত হয়ে যাবেন এবং আপনি আপনার জীবনের ঘটনাগুলো আমাদের সাথে এভাবেই শেয়ার করতে পারেন এবারে আমরা আরও একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি যাহান অরণ্য আছে আপনার জন্য শুনছেন তাবিজ শনিবারের বিশেষ আয়োজন তাবিজের আরও একটি ঘটনা জীবন চৌধুরী পাঠিয়েছেন বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া আজকেও একটা কালেক্ট করা ঘটনা শেয়ার করছি আমার এক বড় ভাই একদিন গ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা দেখে বাড়ি ফিরছিলেন রাত তখন আড়াইটার মতো হবে তাদের বাড়ি থেকে একটু পশ্চিম দিকে একটা সামাজিক কবরস্থান আছে সেখানে গ্রামের অনেককেই অনেকেরই কবর আছে তিনি আস্তে আস্তে কবরস্থানের কাছে চলে আসলেন তখন হঠাৎ কেন যেন তার খুব ভয় লাগলো তিনি একটা কবরের কাছে ভয়ে দাঁড়িয়ে গেলেন এমন সময় তিনি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন তিনি খেয়াল করলেন মসজিদের হুজুরের গলা তিনি সাহস করে উঁকি মেরে হুজুরকে দেখে কবরস্থানে উঠলেন গিয়ে হুজুরের পাশে গিয়ে বসলেন হুজুর তাকে বললেন এত রাতে এখানে কেন আসছো তিনি বললেন আমি বলি খেলা দেখে আসছি কিন্তু কবরস্থানের পর্যন্ত আসার পর আমার একটু ভয় করছে আপনাকে দেখে উঠে এলাম হুজুর বললেন যাও তুমি বাড়ি চলে যাও তিনি বললেন আমার ভয় করে আপনি যদি একটু দিয়ে আসেন হুজুর রাজি হলেন এগিয়ে দিতে দুজন মিলে রাতের অন্ধকারে চলতে লাগলেন একটু আসার পর হুজুর বললেন যাও এবার চলে যাও ভাইয়া বললেন আর একটু যদি আসতেন এভাবে হুজুর তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গেলেন তিনি তার মাকে ডেকে বললেন তাড়াতাড়ি দরজা খুলেন হুজুর আসছে তার মা হুজুরকে নিয়ে ঘরে আসতে বলল তিনি পেছন ফিরে দেখেন হুজুর নাই পরের দিন তিনি হুজুরকে গিয়ে বললেন হুজুর কাল রাতে আমাকে দিয়ে আসার জন্য আপনি আমাদের বাড়িতে গেছেন কিন্তু ঘরে যাননি কেন আম্মা তো খুব রাগ করেছে শুনে হুজুর যেন আকাশ থেকে বললেন বললেন কই আমি তো কাল আমার বাড়িতেই ছিলাম বাড়ি থেকে রাতের বেলা বেরই হয়নি তখন তিনি হুজুরকে সব কথা খুলে বললেন এরপর কবস্থানটির চারদিকে দেয়াল করে ঘিরে দেওয়া হলো যাতে কেউ অজু ছাড়া উঠতে না পারে ঘটনাটি পড়ে শোনালে খুশি হব আরও ঘটনা আছে গ্রুপে শেয়ার করবার জন্য অনেক অনেক ধন্যবাদ জীবন চৌধুরী আমাদের তাবিজের এই গ্রুপে আমাদের বিভিন্ন বন্ধুরা কিন্তু তাদের জীবনের ঘটনা এক এক করে শেয়ার করে থাকেন এবং সেই ঘটনাগুলো আমরা এখানে উপস্থাপন করতে পারি যাই হোক যারা যারা যুক্ত আছেন তাদের নামগুলো আমি আরেকবার একটু পড়ে দিতে চাই রাতের তারা আলামিন আছেন আমাদের সাথে যুক্ত এমডি সাদ রয়েছেন সেই সাথে রয়েছেন মনিকা জাহান আখি রয়েছেন জীবন চৌধুরী আব্দুর রহমান আমাদের সাথে যুক্ত আছেন নাইম শেখকে দেখতে পাচ্ছি রীতা আক্তার রয়েছেন রয়েছেন সেভিয়ার রহমান নয়ন হাসান এমনি তাওহিদুর রহমান কামাল কামরুল রয়েছেন সেই সাথে ফিরোজ হাসানকে দেখতে পাচ্ছি শেখ এমডি মাসুদ রানা যার অডিও ক্লিপ কিছুক্ষণ আগে আমি প্লে করেছি রয়েছেন আজব সেই সাথে রয়েছেন সালমান হুসেইন সহ আরও অনেক অনেক বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য এবারে আমরা আরও একটি ঘটনায় যাব যেটি পাঠিয়েছেন আমাদের বন্ধু সালমান হোসেন আমরা তার ঘটনাটি এবারে প্লে করতে চাই তার অডিও ক্লিপটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশা করি আপনি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমি গত এপিসোডে আমার বোনের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তাবিজে পাঠিয়েছিলাম তো এখন আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলবো ঘটনাটি ঘটেছিল আমার সাথে প্রায় দুই থেকে তিন মাস আগে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে ভাইয়া ঘটনাতে চলে যাচ্ছি তো ঘটনাটি শুরু হয়েছিল আমার ফ্রেন্ড হাসান আর আমার সাথে আমার আমরা তখন ভাইয়া মানে মানে যে জায়গায় ঘটনাটা ঘটেছিল সে জায়গাটার নাম উল্লেখ করতে চাচ্ছি না ভাইয়া তখন মানে আমার ফ্রেন্ড আর আমি মানে ওই জায়গায় মানে খেলার জন্য গিয়েছিলাম হুম আমার ফ্রেন্ড আর হচ্ছে আমি আমার ফ্রেন্ড হাসান আর আমি মানে আমরা দুজনেই মানে ফুটবল খেলার জন্য ওখানে গিয়েছিলাম তো আমরা ফুটবল খেলা ফুটবল খেলার জন্য ফুটবল নিয়ে যাই তারপরে অনেক বড় মাঠ সেখানে ভাইয়া আর ওখানে চারপাশে কোনো বাড়ি ঘরও নেই ভাইয়া খুবই নির্জন একটা মানে জায়গা আমরা ওখানে ভাইয়া মানে ফুটবল খেলা শুরু করি আমি আর আমার বোন ফ্রেন্ড আর কি খেলতে খেলতে আমরা এক পর্যায়ে ভাইয়া বুঝছেন মানে ফুটবলটা অনেক জোরে মানে আমার ফ্রেন্ড মানে মারে আমার কাছে আমার আমার দিকে মারে আর তখন ভাইয়া মানে আমি আমার ফুটবল আমার ফ্রেন্ডের ফুটবল পাস নিয়ে আবার আমি ওর সাথে ওর যখন রিটার্ন দেই তখনই একটা কালো একটা মানে কাপড় কালো একটা কাপড়ে মানে লাগে আমাদের ফুটবলটা আর ওই কালো ফুটবল কালো সরি মানে কালো কাপড়টাতে মানে ফুটবলে লাগার সময় ভাইয়া মানে মনে হচ্ছিল মানে অনেক বিশাল জোরে মানে অনেক মানুষ মানে কি মানে অনেকগুলো মেয়ে আর ছেলে মানে কমপক্ষে আপনার পঞ্চাশ থেকে একশো জনের মতো মানুষ মানে অনেক একসাথে যে চিৎকার করে ফেলে যেমন একটা আওয়াজ হয় না ওই সেরকমই একটা মানে আওয়াজ হয়েছিল তো আমরা প্রথমে সেটা শুনে ভাইয়া তত একটা বেশি ভয় পাই নাই কারণ স্বাভাবিক এটা হতেই পারে হ্যাঁ হয়তো কোনো মানে কারণে এরকমটা হয়েছে তো যাই হোক ভাইয়া তারপর আমরা সেটা নজর না দিয়ে আমরা খেলা শুরু করেছিলাম তো তখন খেলা শুরু আমরা মানে খেল খেলতেছিলাম তো তখন হঠাৎ করে আবার মনে হচ্ছিল যে এই কাল কালো কাপড়টা আবার আমরা দেখতে পাচ্ছিলাম আর কি আমরা তখন খেলতে খেলতে মানে এক পর্যায়ে আবার ওই কালো মানে কালো কাপড়টাতে মানে ধাক্কা খায় আর তখনই আবার জোরে অনেক জোরে আওয়াজ হয় তখন মানে তখন আমাদের কানে মানে আওয়াজ হয় সে আওয়াজটা আমাদের কানে সরাসরি পৌঁছায় আর তখন আমরা ভাইয়া মানে প্রচণ্ড ভয় পাই মানে স্বাভাবিক ভয় পাওয়ার কথাই এত জোরে মানে কোনো আওয়াজ হলে স্বাভাবিক অনেক মানুষ ভয় পাবে তো আমরা খুবই ভয় পাই ভাইয়া মানে বিশেষ করে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুজনে প্রথম আমার ফ্রেন্ড ভয় পেয়েছিল কারণ আমার ফ্রেন্ডের ওখান থেকেই আওয়াজটা হচ্ছিল তো আমরা অনেক ভয়ে মানে বেশ ভয়ে আমরা সেখান থেকে মানে যা স্থান ত্যাগ করব ঠিক আছে আমরা দুজনেই মানে চলে যাই হ্যাঁ যাওয়া আসার পথে কিন্তু কিছু হয় না ভাইয়া তবে আমি আসার পথে হ্যাঁ আমার মনে হচ্ছিল যে মানে আমাকে কেউ ডাকতেছে আর কি ভাইয়া মানে আমার খুব মানে মানে কেমন যেন লাগতেছিল মানে আমার হাত পাও আমি নাড়াতে পারছিলাম না ভাইয়া বিশেষ করে ভাইয়া মানে কি বলবো আমার মাথার মানে যে মানে জ্ঞানটা তাই আমি হারিয়ে ফেলেছিলাম ভাইয়া তো তখন আমি খুব মানে ভয় ছিলাম ভাইয়া আমার নিজেকে আমি মানে কিছু করতে পারতেছিলাম না আর আমার ফ্রেন্ড আমাকে ডাকতেছে বলতেছে যে সালমান তাড়াতাড়ি আসো সালমান তাড়াতাড়ি আসো কিন্তু মানে ভাইয়া কি বলবো আপনাকে বলে বুঝাতে পারবো না ভাইয়া আমার মানে এত কষ্ট হচ্ছিল আমি মানে আগাতেই পারছিলাম না ভাইয়া ওখানে আমি দাঁড়াইছিলাম তো আমি এক পর্যায়ে আমার ফ্রেন্ড মানে আল্লাহর নাম শুরু করে মানে আল্লাহর নাম নিয়ে কয়েকটা মানে সুরা পরে সুরা পরার পরে আমার গায়ে ফু দেয় তখনই আমি হঠাৎ করে মানে নিজেকে নিজে মানে আবিষ্কার করি মনে হচ্ছিল যে এতক্ষণ যা হচ্ছিল মানে আমার কিছু মনে নাই ভাইয়া আমার ফ্রেন্ড পরবর্তীতে আমাকে খুলে বলে সব মানে এরকম এরকম হয়েছিল তো তখন আমরা বাসায় যাই মানে আমার আমি আর আমার ফ্রেন্ড মানে বেশি কথা না বাড়ি সরাসরি বাসায় চলে যাই তো সেদিনের মতো ভাইয়া তত বেশ কিছু একটা হয় নাই তবে রাতের বেলা ভাই আমার হয়েছিল রাতের বেলা ভাই আমার মানে ঘুমানোর সময় মানে রাতের মধ্য রাতে আমি স্বপ্ন দেখতে পাই মানে একটা মহিলা মানে কালো কুৎসিত আপনার শাড়ি পরা মানে কুকুরের নে চেহারা মানে এরকম মানে আমার একটা মহিলা আসছে এসে আমার মানে গলা অনেক জোরে মানে চেপে ধরছিল ভাইয়া মানে আমি এত ভয়ে ছিলাম ভাইয়া মানে বোঝা বলে বোঝানোর মতো না ভাইয়া মানে আমি খুব ভয়ে ছিলাম ভাইয়া মানে আমি ওই মধ্যরাতে ওই মহিলাকে দেখছিলাম তারপরে ওয়াশারের ঘটে যাওয়া ঘটনা সব আমি বুঝতে পারছিলাম ভাইয়া মানে আমি ভয়ে কোনো রকম মানে ওই রাতটা কাটার চেষ্টা করছিলাম ভাইয়া কিন্তু সেম মানে স্বপ্নে যেই মহিলাটাকে দেখছিলাম বাস্তবেও ঠিক আমি ওই মহিলাটাকে দেখতে পাই আমার সামনে দেখার পরে ভাইয়া আমি এত পরিমাণে ভয় পাই মানে আমি ঠিক বলে বোঝাতে পারতাছি না মানে একটা মহিলা ঠিক আছে ওই কুকুরের নে ওই মহিলাটা ওই মহিলাটা দেখতে আমি কিছু চেহারার বর্ণনা দেবে ইয়া মানে ওটা দেখতে শাড়ি পরা ছিল আর মানে হাত ছিল আপনার কুকুরের নে পাও ছিল কুকুরের নে আর শরীরের চামড়া ছিল ছোলা মানে কীরকম বলে ওই যে মানে কাঠ যেরকম মানে মানুষের হাত পাও যেভাবে মানে মানে কি বলে ছুরিতে পচালে পোচালে যেরকম হয় না সেরকম আমি খুব ভয় ছিলাম ভাইয়া মানে এত পরিমাণে ভয় ছিলাম মানে আমি কিছু করার মতো আমার মানে মত ছিল না ভাইয়া তো তখন আমি সেখানে সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ভাইয়া তো আমি খুব ভয়ে আমার মানে আমি দোয়া দুরুদ পড়তে শুরু করি আমি আল্লাহর রহমতে মানে সেদিন রাতে আমার সাথে কিছু হয় না ভাইয়া আমি এই আল্লাহ আল্লাহর নামে কয়েকটা দোয়া পড়ি সুরাই ক্লাস সহ বিভিন্ন সুরা পাঠ করি ভাইয়া তারপর আমার হচ্ছে মানে কিছু হয় না সে যেই মহিলাটা আমার সামনে ছিল দুই হাত দূরে ছিল সেই মহিলাটাও চলে যাবে তো ওই মহিলাটা মানে আমি আজও বুঝতে পারিনি মানে কি কারণে এটা হয়েছে ভাইয়া মানে আমি খুব বিশেষ করে ভয় ছিলাম ভাইয়া বিশ্বাস করবেন কি না ভাইয়া জানি না এটা সম্পূর্ণ একটি সত্য ঘটনা ছিল ভাইয়া আর আপনার জন্য দোয়া রইল তাবিজের জন্য শুভকামনা রইল ভাইয়া আমি সালমান আজ আজ থেকে আজ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ সালমানকে আমাদের ছোট্ট বন্ধু বোঝাই যাচ্ছে বেশ কষ্ট করে তিনি এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আরও যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন ফাহিম হুসাইন বলছেন I have a story Fahim আপনার ঘটনা লিখে পাঠিয়ে দিন অথবা আপনি যেখানে আমাকে কমেন্ট করেছেন মানে ইনবক্সে তো এই কমেন্টটা করেছেন তো সেক্ষেত্রে ইনবক্সে আপনি চাইলে অডিওতে রেকর্ড করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন তাতে খুব ইজিলি সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে এবং সেটি আমি পেয়ে যাব রাইট যারা যারা যুক্ত আছেন তাদের সবার জন্য শুভকামনা জাহান নর্মার সাথে যুক্ত থাকার জন্য আমি কিছু নাম পড়ে দিতে চাই যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের প্রত্যাশা থাকে যেন আমি তাদের কথা একটু বলি আব্দুর রহমান আছেন লাভ ইউ বলেছেন বিএম বেলাল রয়েছেন হাই আমি বিএম বেলাল কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বেলাল ভাই আমি ভালো আছি সেই সাথে মাফিস মাহফুজ রানা রয়েছেন মাহফুজ রানা মনে হয় আনোয়ার জাহান বলছেন জামালপুর থেকে শুনছি আইনুল হক ভূতের গল্প আমার খুব খুব খুব পছন্দ আনোয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে আছেন এবং আমাদের জানিয়েছেন সেই সাথে স্বপ্ননীল রয়েছেন লাভ ইউ তাবিজ অনেক অনেক ধন্যবাদ সুরাই আহমেদ রাফি আছেন আমাদের সাথে হাই জানিয়েছেন হ্যালো সুরাইয়া আহমেদ রাফি সেই সাথে রয়েছেন ইবনে জুবায়ের লভ ফ্রম নারায়ণগঞ্জ আর যে তেলাপোকা রয়েছেন তায়েফর ইবনে জুবায়ের রয়েছেন সেই সাথে আরও অনেক অনেক বন্ধু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল Facebook dot com slash Capital F M nine four eight আবার বলছি Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপনি যুক্ত হয়ে যাবেন এবং সেখানে আপনি আপনার জীবনের ঘটনাটা আমার সাথে শেয়ার করতে পারেন খুব সহজেই যাতে করে আমরা আপনার ঘটনাটা পেয়ে যাই আপনি কমেন্ট করে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে সেই ঘটনাটি ইনবক্সেও পাঠাতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ইনবক্সে পাঠান তাহলে সব বন্ধুরা কিন্তু আপনার ঘটনাটি শুনতে পাবে যখন আমি সেটি শেয়ার করব কিন্তু কেউ এখান থেকে আর সেটি কপি করতে পারবে না এটা সবচেয়ে ভালো হয় আর যদি মনে করেন যে আপনি পুরো ঘটনাটি অডিওতে রেকর্ড করে পাঠাবেন সেটাও কিন্তু আপনার জন্য খুব সহজ একটা উপায় চাইলে আপনি অডিওতেও রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন ইনবক্সে পাঠালে আমি সেটা প্লেও করব ইনশাল্লাহ ডিজি শুভ আছেন আমাদের সাথে তিনি শেয়ার করছেন সেই সাথে জীবন চৌধুরী রয়েছেন তিনি শেয়ার করছেন মারিজা ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এসে মুখিত রয়েছেন সঙ্গে আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সব বাইকে মাহফুজ রয়েছেন তিনি কমেন্ট করছেন অনেক ধন্যবাদ আপনাকে মাহফুজ আনামুল হাসান রয়েছেন সেই সাথে খন্দকার রিদওয়ান আহমেদ অর্ণব রয়েছেন এমডি মানিক দেখতে পাচ্ছি তিনি শেয়ার করছেন ফারহান মাসুম রয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ফারহান মাসুম সেই সাথে রয়েছেন ডিজে শুভ তাকেও দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গ্রুপে শেয়ার করছেন মেহেদি হাসান রয়েছেন অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান আপনাকে সেই সাথে অন্য যে বন্ধুরা রয়েছেন তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা যাই হোক এক এক করে আরও কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবারে আমাদের আচ্ছা আমি আরও কিছু নাম পড়ে দিই কারণ অনেকে অলরেডি কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো না পড়লে তারা হয়তো কষ্ট পেতে পারেন রয়েছেন আমাদের সাথে ক্রিস্টিন রয়েছেন আচ্ছা ঠিক আছে রাতের তারা আলামিন রয়েছেন সেই সাথে তরিকুল ইসলাম তারেক রয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাকে তরিকুল ইসলাম তারেক সঙ্গে আছেন সেই জন্য সেই সাথে রয়েছেন মোহাম্মদ আশিকুর রহমান সাব্বির হাসান শুভ আছেন সেই সাথে রয়েছেন রেইন ড্রপস ওকে ছোট ছোট ঘটনা আছে সেগুলো একটু করে শেয়ার করি তারপর একটা ছোট ব্রেকে যাব ব্রেক থেকে আবার ফিরে আসবো রেনড্রপ রয়েছেন ক্রিস্টেলি রেন রেনড্রপস ভাইয়া আমি আমার পরিচয়টি একটি কারণে দিতে চাই না আমি সরাসরি ঘটনায় যাই আমার মামাতো ভাই দুটি গাছ লাগায় আমার তখন নয় বছর বয়স হবে দিনটি ছিল মঙ্গলবার সকাল বারোটার আশপাশে আম্মু আর নানু অনেক বারণ করা সত্ত্বেও আমি লুকিয়ে লুকিয়ে যাই এবং আমি যেখানে গাছ লাগাই আমি আমার সবচেয়ে পছন্দের একটি জামা পরা গাছে পানি দিয়ে চলে আসি কিন্তু তারপর আমার ভাই যায় এবং আমার পরে আমি আমার পরে আমি ছিলাম না ও যেটা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না দেখে যে আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওই তাল গাছের নিচে এই ঘটনা ভাইয়া আম্মুকে বলে এবং আমার আম্মু অনেক বকা দেয় তারপর আম্মু হুজুরেন আমাকে দেখায় আল্লাহ তাল্লাহ রহমতে আমাদের তেমন কিছু হয়নি হ্যাঁ আমাকে আর একজন একটু আগে এরকম একটা কমেন্ট করেছিলেন যে আমি সেখানে নেই কিন্তু আমাকে দেখতে পেয়েছেন এরকম এরকম ঘটনা আমি নিজেও শুনেছি আমি যখন এর আগের রেডিও স্টেশনে ছিলাম রাতের বেলা তখন আমার শো হতো তো এরকম হয়েছে যে আমাদের যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করতেন তখন তারা আমাকে বলেছেন যে আপনি তো কালকে ছিলেন দেখলাম না কখন গেলেন কালকে তো আমার ডে অফ ছিল কালকে তো আমি ছিলাম না আমি তো দেখলাম আপনি রুমের ভিতরে ছিলেন আপনি বেরোলেন না এই জন্য আপনাকে ডাকলাম বাইরে থেকে আমি বললাম না আমি তো ছিলাম না তো এরকম কিন্তু হয় মাঝে মাঝে তো সেই অভিজ্ঞতাটাই আপনি শেয়ার করেছেন রেন ড্রপস অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকবার জন্য ছোট ছোট বেশ কিছু ঘটনা আমার কাছে চলে এসছে সেইগুলো শেয়ার করবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে বিরতির পর ফিরে এসে আরও কিছু রহস্যের দারুণ মোচন হবে একসাথে থাকবেন নিশ্চয়ই ফিরছি কিছুক্ষণ পর আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি কাজের চাপে সময় পাই না আগে বসো ইঞ্জিনিয়ার শোনো ক্লিনিকের কাজটা ধরেছি সিমেন্ট কোনটা নিচ্ছ একটা নিলেই হলো সবই তো এক হলেও তফাৎ কিন্তু অনেক মানে শোনো ডাক্তার রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্মদানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন তুমি কাঁদলে কাঁদে আমার হৃদয় তুমি হাসলে সে তো আমার বিশ্বজয় ভালোবাসার কোমল স্পর্শে প্রতিটি ক্ষণ ভরে থাকুক এই ঘরময় আপনার আদরের সোনামণির দিনভর সুরক্ষা আরও এক ধাপ বাড়িয়ে দিতে ব্যবহার করুন অধিক শোষণ ক্ষমতা সম্পন্ন এবং আরামদায়ক বসুন্ধরা ডায়া প্যান্ট এটি সাশ্রয়ী ও নিরাপদ বসুন্ধরা ডায়া প্যান্ট ওর ভালোর জন্য আরে ডাক্তার ভাই যে কি পথ ভুলে নাকি কাজের চাপে সময়ই পাই না আগে বসো ইঞ্জিনিয়ার শোনো ক্লিনিকের কাজটা ধরেছি সিমেন্ট কোনটা নিচ্ছ একটা নিলেই হলো সবই তো এক হলেও তফাৎ কিন্তু অনেক মানে শোনো ডাক্তার রড বাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশী আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট জার্মান ভিআরএম প্রযুক্তিতে তৈরি সূক্ষ্মদানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার বসুন্ধরা সিমেন্ট প্রজন্মের বন্ধন ক্যাপিটাল এফ এম The তাবিজের দুনিয়ায় আরও একবার স্বাগত জানাই সঙ্গে আছি Jahan Aranya Facebook dot com slash Capital F M nine four eight join করে নিশ্চয়ই আপনি আপনার জীবনের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন সেই সাথে টেক্সট করতে চাইলে সিএফএম স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখিয়ে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন two six nine six nine নম্বরে তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে এক এক করে সবগুলো ঘটনায় আশা করি আপনার সাথে শেয়ার করতে পারবো আমরা একটা ট্র্যাক এবার একটু প্লে করতে চাই দেখি কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওকে আমি একটু দেখি কে আছেন আমাদের সাথে চেষ্টা করছি তাকে কানেক্ট করবার জন্য বাড়ি কাপাসিয়া গাজীপুর আচ্ছা আমি যে ঘটনাটি শেয়ার করছি ঘটনাটি আমার ছোট চাচার সাথে ঘটা আচ্ছা আমি প্রথমে বলতে চাই আমার চাচার বাড়ির পরিবেশটা সম্পর্কে আমাদের চাচার বাড়ির ঠিক দক্ষিণে আমাদের পারিবারিক কবরস্থান আচ্ছা কবরস্থানটি মোটামুটি অনেকটাই বড় প্রায় একশো বছর আগের পুরনো আমাদের এই পারিবারিক কবরস্থান কবরস্থানের শেষ প্রান্তে খাল আর খালের সামনে কলা বাগান মানে খালের ওই পারে আর ওই কলা বাগানটা মূলত আগে কলা বাগান ছিল না ওইটা ছিল একটা চিতাখলা যেখানে হিন্দুদেরকে পোড়ানো হতো তবে ওই চিতাখলাটা আজকের না ওইটা ব্রিটিশ আমলের চিতাখলা তিরিশ থেকে চল্লিশ বছর আগে ওই চিতাখল্লায় একটা মর্মাত্মক ঘটনার পর থেকে ওইখানে আর হিন্দুদেরকে পোড়ানো হয় না ঘটনার আচ্ছা। ঘটনা ছিল একটা যুবতী মেয়ে বয়স পনেরো থেকে ষোলো হবে ওই গ্রামেরই একটা ছেলের সাথে সম্পর্ক বাঁধে এবং ছেলেটা এক পর্যায়ে বিয়ে করে ফেলে আচ্ছা। তারপর মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে মেয়েটা হিন্দু ছিল কিন্তু ছেলেটা মুসলমান মেয়েটাকে ওই চিতা খোলাতে পোড়ানো হয় কিন্তু যখন চিতায় আগুন দেওয়া হয় তখন মেয়েটা হাত পা নড়ছিল আর চিৎকার করছিল তবে আগুন এত জ্বলন্ত ভাবে জ্বলছিল যে ওই মেয়েটাকে আর বাঁচানো যায় নাই আচ্ছা মেয়েটা মারা যায় তারপর থেকে মূলত ওই চিতা খোলায় আর কাউকে পুরানো হয় না এখন তারপর থেকে ওই চিতা খোলার কাছ দিয়ে রাত্রেবেলা খুব কম মানুষই চলাফেরা করে বলতে গেলে এক রাতে একজনও না যদি চলে সেটা একমাত্র আমার ছোট চাচা আচ্ছা। আমার ছোট চাচা ইটের ভাটায় কাজ করে কয়লা ভাঙার আর আমাদের বাড়ি থেকে ইটখোলায় যেতে প্রায় পনেরো মিনিট সময় লাগে কিন্তু যদি মাঝ রাস্তা দিয়ে মানবী চিতাখোলা হয়ে খাল পার হয়ে আমাদের পারিবারিক কবরস্থানের উপর দিয়ে আসা হয় তবে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে তো আমার চাচা সকাল মানে ভোর পাঁচটায় কাজে যায় এবং সন্ধ্যা সাতটায় ওই খোলা দিয়ে খাল পার হয়ে কবরস্থানের এক পাশ দিয়ে বাড়িতে আসে এভাবেই প্রতিদিন চলাফেরা করে হঠাৎ আমাদের বাড়ির এক দাদি উনি পারিবারিক সংক্রান্ত সংক্রান্ত ঝগড়াঝাটির ফলে বিষ খেয়ে আত্মহত্যা করে ওনাকে আমাদের পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয় তার যেদিন কবর দেওয়া হয় ওই দিন আমার চাচা কাজে যায় নাই তার পরদিনও যায় নাই কিন্তু কবর দেওয়ার দুই দিন পরে মানে মৃত্যুর তৃতীয় দিন কাজে যায় সকালবেলা কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরে চাচার মনে অনেকটাই ভয় পায় তো তাড়াতাড়ি আসার জন্য ওই চিতা খোল্লার উপর দিয়ে ভয়ে ভয়ে আসে যখন খালটা পার হয় খালে প্রায় হাঁটু পানির মতো হবে লুঙ্গি একটু আঙিয়ে খাল পার হয়ে যখন খালের পাড়ের উপরে উঠে মানে কবরস্থানের এক প্রান্তে চাচার চোখ যায় আমাদের ওই দাদির কবরে উনি দেখে যে দাদি কবরের উপর দাঁড়িয়ে চাচাকে ডাকতেছে এখানে আয় এইখানে আয় শুননা যা আমার চাচা মনে নাই যে দাদি মারা গেছে চাচা একটু সামনের দিকে আগায় দাদির থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাত দূরে তখন হঠাৎ করে মনে হয় চাচার ওনাকে কিন্তু দুই দিন আগে কবর দিয়েছিল উনি তো মারা গেছে আর উনি শরীরের যতটা শক্তি থাকে ওইখান থেকে দূরে বাড়িতে আসি রাত্রেবেলা ঘটনাটা কারোর কাছে বলে না শুধুমাত্র আমার চাচার স্ত্রী চাচির কাছে কাছে বলে ও ঘটনা কাউকে বলে না ওই দিন রাতে স্বপ্ন দেখে যদি ঘটনাটা কারোর কাছে বলে তাহলে চাচা মারা যাবে পরদিন সকালবেলা চাচার প্রচন্ড জ্বর অনেক জ্বর তার পরদিনও জ্বর আমাদের যেই নাসু মার্কেট ওইখান থেকে ডাক্তার থেকে ওষুধ আনছে ওষুধ খাইছে একটু জ্বর ভালো হয় নাই তারপর ওর চাচাকে হসপিটাল নিয়ে যাবে পরদিন রাত্রেবেলা কাপাসিয়া হসপিটাল নিয়ে যাবে কিন্তু চাঁদপুরের অতটুক কে তখন রাত প্রায় বারোটার দিকে বাজে গাড়ি ফিরে নিয়ে আসে হঠাৎ করে চাচার জ্বর একবারে ভালো হয়ে যায় চাচা একদম সুস্থ বাড়িতে আসার পরে শুয়ে থাকে তারপর দিন বিকেলবেলা আমার প্রচন্ড জ্বর অনেক জ্বর আমি চাচার ঘরে যাই দেখতে যাই চাচারে দেখি তো তার শরীরগুলা শরীরটা কাঁপতেছে আর হাতের পশম গুলা কাটার মতো দাঁড়িয়ে আছে আমার দেখে ওনারে খুব ভয় লাগছিল আর চোখ দিয়ে টপ টপ পানি করতেছিল তারপর দু এক মিনিট চাচার সাথে কথা বলে আমি বাড়িতে চলে যাই তারপর এগারোটার দিকে হঠাৎ করে চাচার মুখটা নাকি রক্ত আসছিল তারপর সবাই বলছে সকালে হসপিটালে নিয়ে যাবে সকাল আটটার দিকে আমি চাচার বাড়িতে যাই চাচা কথা বলছিল হসপিটালে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে চাচার মুখ দিয়ে প্রচন্ড রক্ত বের হয়ে চাচা মারা যায় এটা দুই হাজার বিশ সালের একটা ঘটনা মানে এক বছর আগের ওকে বুঝতে পেরেছি মানে বেশ কিছুটা সময় নিয়ে নিয়ে আপনি কথা বলেছেন তারপরও আপনার এই ঘটনার তাৎপর্য বুঝতে আসলে নিশ্চয়ই আমাদের কষ্ট হয়নি আশা করি আপনি এখন ভালো আছেন এবং আপনার চাচার আত্মার মাগফেরত কামনা করি দোয়া করি আপনি যেন বা আপনারা যেন ভালো থাকেন সাবধানে থাকেন সবসময় সেটা প্রত্যাশা করি Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে জয়েন করে যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের ঘটনায় এক এক করে আমরা শেয়ার করছি এবারে আমরা আমাদের আরেকজন বন্ধু তার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই আচ্ছা তরিকুল ইসলাম তারেক ভাই আপনাকে ধন্যবাদ ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্যে এবারে আমরা আমাদের পরের বন্ধুর ঘটনায় যাই যিনি পাঠিয়েছেন তার নাম আখি ভাই আচ্ছা ওয়ালাইকুম সালাম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি আমার নাম এহসান তালুকদার আচ্ছা আমি তাবিজ শুনি দিন যাবৎ কিন্তু এতদিন তাবিজে কোনো ঘটনা শেয়ার করা হয়নি আজই প্রথম তাবিজে ঘটনা শেয়ার করছি আজকে আমি আমার নানুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করব তো বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি ঘটনায় চলে যাচ্ছি তো আমার নানা বাড়ির বর্ণনাটা একটু দিতে চাই যেহেতু গৃহস্থের বাড়ি বাড়িটির সাথে খোলামেলা রান্নাঘর গ্রামের রান্নাঘর যেমন হয় আর কি রান্নাঘরের সাথে একটা পুকুর এবং পুকুরের সাথে একটি বাগান এবং পুকুর পাড়ে একটি তাল গাছ আছে সালটা সম্ভবত উনিশশো বা একানব্বই শীতের সময় নতুন ধান কিছু ধান থেকে চাল তৈরি করা হয়েছে এবং নতুন চাল দিয়ে মুড়ি ভাজা হবে তো একদিন নানু ও তার শাশুড়ি মিলে মুড়ি ভাজবেন ফজরের আজানের একটু আগে উঠতে হবে কারণ যেহেতু গৃহস্থের বাড়ি সারাদিন বহুত কাজকর্ম থাকে তাই ফজরের পরেই মুড়ি ভাজা হয় সাধারণত নানু আগে উঠলেন এবং তিনি পরিষ্কার হয়ে যখন চুলা জ্বালাতে যাবেন তখন পুকুরের ওই পাশে বাগানের দিকে তার নজর যায় তিনি দেখতে পান একটা আগুনের পিণ্ড জ্বলছে এবং নিচ্ছে আস্তে আস্তে পিণ্ডটি বড় হচ্ছে এবং আগুনের পিণ্ডটা উঠতে উঠতে তাল গাছের একেবারে উপরে উঠে যাচ্ছে এটা দেখে আমার নানু তার শাশুড়িকে ডাকতে গেলেন এবং তাকে দেখানোর জন্য নিয়ে আসেন কিন্তু ততক্ষণে সেটা আর ওখানে ছিল না তখন আমার নানু শাশুড়ি নানুকে বলেন তুমি মনে হয় ভুল দেখেছ আমার নানু ভাবলেন তিনি মনে হয় ঘুম থেকে উঠেছেন তাই মনে হয় ভুলভাল দেখছেন যাক কিছুক্ষণ পর আজান দিল তারা একসঙ্গে নামাজ পড়ে মুড়ি ভাজলেন সেই রাতে ভাবেই গেল তার পরের রাতে নানু আবার মুড়ি ভাজতে উঠলেন তখন তিনি আবার সেই বাগানের দিকে তাকালেন এবং দেখতে পেলেন সেই আগুনের পিণ্ডটা আস্তে আস্তে বড় হয়ে একটা দশ বা বারো ফুটের মতো অবয়বে পরিণত হয়েছে এবং অবয়বটার চোখ আগুনে জলজল করছিল এবং নানু শুনতে পায় যে অবয়বটা কোন ভাষায় কি যেন চিৎকার করে করে বলছে এবং কান্না করছে এবং অবয়বটা আস্তে আস্তে নানুর কাছে আসছে এটা দেখে নানু আর নিজেকে ধরে রাখতে পারলেন না নানুর চিৎকারে আমার নানা ও মামাদের ঘুম ভাঙে তারা রান্নাঘরে এসে দেখেন নানু সেন্সলেস হয়ে পড়ে আছেন তারা ধরে নানুকে ঘরে নিয়ে যান এবং পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন কিছুক্ষণ পর আমার নানু জ্ঞান ফেরে পরের দিন বাসায় কবিরা জানা হয় কবিরাজ নানুকে একটি তাবিজ দেয় পানি পড়া দেয় এবং কবিরাজ নানাদের পুরো বাড়িটা বন্ধ করে দেন তারপর থেকে আল্লাহর রহমতে আমার নানুর সাথে আর কোনো সমস্যা হয়নি তো ভাইয়া এই ছিল আমার ঘটনা আশা করি অরণ্য ভাই ঘটনাটি আপনার এবং শ্রোতাদের কাছে ভালো লেগেছে জি এই ঘটনাটি আমার নানু আমাকে বলেছেন সুতরাং এটা বিশ্বাস করা কিংবা না করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার সবাই আমার নানুর জন্য দোয়া করবেন এবং আমি দুই সালের এসএসসি পরীক্ষার্থী সবাই আমার জন্য দোয়া করবেন নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাকে Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আশা করি আপনি যুক্ত হয়ে আপনার জীবনের ঘটনা শেয়ার করতে পারেন এক এক করে সেই ঘটনাগুলো আমরা এখানে উপস্থাপন করব আমাদের সাথে যারা আছেন তাদের ঘটনাই আমরা শুনছি আশা করি আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আরও একবার বলি যদি আপনি অনুষ্ঠান সম্পর্কিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনার মনে থাকে আপনি চাইলে আমাকে টেক্সট করতে পারেন সেলফোন এস এম এস অপশনে টাইপ করবেন এম স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার যে কোনো কমেন্ট পাঠিয়ে দেবেন two six nine six nine নাম্বারে তাহসান লিটন আছেন আমাদের সাথে বলছেন আসসালামু আলাইকুম অরণ্য ভাই আশা করি ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ একটি ঘটনা শেয়ার করব যেটা কয়েক মাস আগে ঘটে যাওয়া একটা ঘটনা ঘটনাটা জামালপুর জেলার একটা এলাকার যার সাথে ঘটনা ঘটেছে তার নাম উল্লেখ করছি না ছদ্মনাম সুজন ব্যবহার করছি তো সুজন ভাই আগে সৌদি আরব থাকতো সে সেখান থেকে দেশে আসে আর সাথে করে দুম্বা নিয়ে আসছিল আর সে দুম্বা পালতে শুরু করে তো আস্তে আস্তে তার অনেক দুম্বা হয়ে যায় একদিন সে তার দুম্বা পালকে গোসল করাতে নিয়ে যায় একটা নদীতে তো বাড়ি থেকে বেশি দূরে না নদীটা নদীতে পানিও তেমন একটা নাই বাট সেখানে গোসল করাতে নিয়ে গেছে সেখানে একটু ভালোই পানি ছিল মানে যেখানে গোসল করাতে নিয়ে গেছে তো সে দুম্বাগুলোকে ধুয়ে দিয়ে একটা একটা করে পাড়ে তুলে দিচ্ছে সে দেখল তার দুম্বা ধোয়া শেষ বাট নদীর একটু ভিতরে একটা দুম্বা পানিতেই আছে সে ভাবল হয়তো সেটা তারই দুম্বা যখন সে দুম্বাটা ধরতে যায় তখন তার হাতে সেটা স্পর্শ হয় না এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সে অনেক অসুস্থ অনেক কবিরাজ এসেছে কিন্তু তাকে ভালো করতে পারেনি এক কবিরাজ বলেছে তাকে খেয়ে ফেলেছে সেই খারাপ জিনিসটা আর শেষে একটা কবিরাজ তাকে অনেক ঝাড়ফুঁক দিয়ে একটু সুস্থ করেছিল এখনও হঠাৎ অসুখ বেশি হয় আবার একটু কমে সবাই তার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তা আসান লিটন আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আমাদের পরিবারের তাবিজ পরিবারের সবাই আমাদের এই ভাইটির জন্য অনেক অনেক দোয়া করবেন তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান Facebook dot com slash Capital F M nine four eight আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপনি যুক্ত হয়ে আপনার জীবনের ঘটনাকে করে শেয়ার করবেন সেই সাথে টেক্সট করতে চাইলে সি এফ এম স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার সেই কমেন্ট পাঠাবেন two six nine six nine নাম্বারে কিছু টেক্সট পড়ে নিতে চাই মুক্তা রয়েছেন আমাদের সাথে ফাহিম গাজীপুর থেকে কৃষ্ণা দাস আছেন সঞ্জিদা সেই সাথে মাহফুজ রয়েছেন অর্ণব আছেন আছেন আমাদের সাথে ডেমরা থেকে ওয়াজিউল্লাহ সেই সাথে মুক্তা আছেন রিঙ্কু রয়েছেন বংশাল থেকে ফারজানা নারায়ণগঞ্জ থেকে তোয়াহা আছেন টঙ্গী থেকে সেই সাথে সানিয়া আছেন গাজীপুর থেকে আরও অনেক বন্ধু আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাইকের সঙ্গে থাকবার জন্য ঠিক এভাবেই প্রত্যাশা করব তাবিজের সঙ্গে থাকবেন তাবিজ আপনার আমার আয়োজন এবং এই আয়োজনে আমরা এক এক করে নতুন নতুন রহস্যের দ্বার উন্মোচন করব আর ঠিক এগিয়েই যাবে ঠিক এভাবেই আমাদের তাবিজের আয়োজন ফেসবুক এবং টেক্সটের মাধ্যমে যারা যুক্ত আছেন তাদের সবার জন্য শুভকামনা পাশাপাশি যারা অডিওতে রেকর্ড করে পাঠিয়েছেন কষ্ট করে তাদের জন্য অনেক অনেক শুভকামনা সেই সাথে তাবিজ অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে চাইলে আমাদের ইনবক্সে আপনার আগ্রহের কথা লিখে জানান লিখবেন আপনি তাবিজ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান সেই সাথে আপনার সেল নাম্বারটি দিয়ে দিবেন যাতে করে আমরা আপনাকে আমাদের সরাসরি স্টুডিওতে আমন্ত্রণ জানাতে পারি এবং আপনার সাথে ইনশাল্লাহ আমাদের দেখা হয়ে যাবে এই ঘন্টা একেবারে শেষের দিকে আশা করি অনুষ্ঠান উপভোগ করেছেন এই ঘন্টা থেকে বিদায় নিচ্ছি ফিরছি পরের ঘন্টায় শুনছেন Capital F M ninety four point eight শনিবারে বিশেষ আয়োজন তাবিজে জাহান অরণ্য আছে আপনার জন্য Capital FM, time check. It's